আসসালামু আলাইকুম বড় ভাই গেমিং চ্যানেলের পক্ষ থেকে আমি বড় ভাই আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে ভিডিওটি হলো একটা ভেক্টরের স্কিন আসছে একটা ড্রেস আপ আসছে তো আমার ভেক্টরের স্কিনটা খুবই দরকার খুবই প্রয়োজনীয় আমি অনেক লোভনীয় এটাতে আমি স্কিনটা আজকে বের করব দেখি আমাদের কতটা এমন লাগে আর আমি এখন আছি আমার টিভি রিমন বড় ভাইয়ের স্কোয়াডে সে টিম কোডের মাধ্যমে আমি ঢুকে গেছিলাম তার ডিসকোডে তো ছোট একটা ইন্টো দিয়ে আমাদের ভিডিও শুরু হয়ে যাক ধন্যবাদ Bring him from the yard. ইন্ট্রোর পরে ইন্ট্রোর পরে চলে আসলাম আমি আবারও ভিডিওতে আমি সরাসরি স্পিনে চলে যাই আর কি স্পিন আমি মেরে দিলাম কি হবে আমার স্পিন ও মাই গড নয় রেমন স্পিনে এই ফার্স্ট ভেক্টর আমাকে দিয়ে দিল আল্লাহ ঝরে না আবার ভালোবাসা পেয়ে গেলাম আজকে ঝরে না আবার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম মাত্র নয় ডায়মনে ভিক্টোরি স্কিন রাত আমার আজকে ভালোই কাটবে রাত্রবেলা প্রথম দিকেই আমি স্কিনটা নিয়ে নিলাম আল্লাহ যাক ওকে দিয়ে বের হয়ে যাই আমার আর লাগবে না আর কি বলবো হাসি পাচ্ছে অনেক যাক সবার কাছে দোয়া থাকবে আমার প্রতি দোয়া রাখবেন আর মোট কথা আমি সকালবেলা ঘুমেতে উঠে আরও একটা ফেডে টুয়েলের ইভেন্ট দেখি মানে আর কি পরের দিন দেখি কি করা যায় নয় ডায়মন্ডের স্পিন মারা দিলে মেরে দিলাম ডায়মন্ড রয়্যালের বাউচার ওকে আবার স্পিন করব উনিশ ডায়মন্ডের স্পিন উনিশ ডায়মন্ডের স্পিন প্যারাশুটের স্পিন উনচল্লিশ ডায়মন্ডের স্পিন করতে যাচ্ছি আমি এখন দেখি ড্রেসটা পাই কিনা নাকি ইমোটটা পাবো গান বক্স পেয়েছি উনসত্তর ডায়মন্ডের স্পিন পেটের স্কিন পাইছি নিরানব্বই ডায়মন্ডের স্পিন মারতে যাচ্ছে এখন ফ্র্যাগনেন্স যাক একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিনে আমি এখন কি পেতে যাচ্ছি ও পেয়ে গেলাম একশো উনপঞ্চাশ ডায়মন্ডের স্পিনে ইমোটটা পেয়ে গেলাম যাক আমি আর অন্য কিছু নিতে চাচ্ছি না সবাই বড় ভাইকে সাপোর্ট করবেন বড় ভাইকে সাপোর্ট করলে খুব ভালো লাগবে অবশ্যই ভিডিওটা যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ